Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল proud brand ambassador proud founders on প্যাসিবিয়ান সকলকে নতুন ভিডিওটিতে স্বাগতম জানাচ্ছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের জন্য কিছু ক্ল্যারিফিকেশন নিয়ে আমি এসছি কিছু ক্ল্যারিফাই করব ব্যাক অফিস সম্পর্কে এই জন্য বলছি যে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা নতুন ভিউয়ার্স এসছেন যারা আমাদের নিয়মিত ফলো করে থাকেন ভিডিও দেখে থাকেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে সাথে বলবো যে আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আপনারা জানেন সম্মানিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রাউড ফাউন্ডার যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যে আমাদের কিন্তু আগামী একুশ মার্চ কর্পোরেট ওয়েবিনার হবে এখন সময়টা যেহেতু ব্যাক অফিসে দেয়নি সময়টা আমি বলতে পারছি না তবে কর্পোরেট ওয়েবিনার যে পপ আপটা এসছে আপনারা অনেকেই খেয়াল করেছেন সেটা দেখে অথবা আপনারা একটা মেসেজ হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখে বিভ্রান্ত হতে পারেন যে আমাদের last corporate webinar last corporate webinar live সেটা শুনে বা দেখে আপনারা হয়তো বা বিভ্রান্ত হতে পারেন যে আমাদের কি এটাই লাস্ট কর্পোরেট ওয়েবিনার হবে কি না সেজন্যই মূলত আমি এই বিষয়টা বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু এর আগে যখন আমরা কর্পোরেট ওয়েবিনার করতাম রাউন্ড টেবিল ডিসকাশন করতাম আমাদের অ্যাসারের সাথে এক একটা ওয়েবিনারের কিন্তু প্যাটার্ন চেঞ্জ হতো সেই ক্ষেত্রে দেখা যেত যে এক একবার এক একটা ওয়েবিনারের এক একটা নাম হতো তার মানে এই যে লাস্ট কর্পোরেট ওয়েবিনার লেখা হয়েছে তার মানে এটাই যে একেবারেই শেষ কর্পোরেট ওয়েবিনার বা ও কানেক্টেড লাস্ট কর্পোরেট ওয়েবিনার বা লাস্ট ওয়েবিনার তা কিন্তু নয় ভবিষ্যতে হয়তোবা আরও ওয়েবিনার হবে হয়তোবা ওয়েবিনারের নামটা চেঞ্জ হতে পারে আবার এমনও হতে পারে যে আমরা জানি যে আমাদের কিন্তু বলা হয়েছে যে এই মার্চ মাসেই কমার্শিয়ালি যাওয়া যাওয়ার চিন্তা ভাবনা আছে অন প্যাসিভ কোম্পানির বা অ্যাশ মুফারের সারের তো সেই ক্ষেত্রে পেড প্রোডাক্টটা হয়তো বা চালু করে দিলেও দিতে পারে আমরা যেহেতু জানি না এই বিষয়ে অবশ্যই আমাদের হ্যাঁ, অ্যাশ স্যার যখন লাইভে আসবেন বা কর্পোরেট ওয়েবিনার আসবেন সেখান থেকে আমরা জানতে পারবো কিন্তু এই যে বিভ্রান্তর যে জায়গাটা যে লাস্ট কর্পোরেট ওয়েবিনার অনেকেই ভাবতে পারেন তাহলে অ্যাশ মুফারে স্যার কি আমাদের আর আপডেট দিবে না আমাদের কি আর কোনো তথ্য শেয়ার করবে না কোম্পানির সম্পর্কে তাহলে আমরা কোথায় থেকে তথ্যগুলো পাবো এটা আমার নিজের মনেও কৌতূহলের সৃষ্টি হয় কিন্তু যে জায়গাটাতে আমরা ফিল করব সেটা হলো যে আমাদের যেমন থ্রি সিক্সটি ডিগ্রি আমরা দেখেছি লাইভ দেখেছি রাউন্ড টেবিল ডিসকাশন দেখেছি আমাদের আপডেট ওয়েবিনার দেখেছি এই ধরনের যে একটা নাম চেঞ্জ হয় হয়তোবা আমাদের সেই ধরনেরই একটা চেঞ্জ আসতে যাচ্ছে আমাদের ফিউচারের জন্য যেটা ভালো হবে আমরা ভালোভাবে কিছু ইনফরমেশন আরও পেতে পারি বা আমাদের কোম্পানি সম্পর্কে আরও কী কী আপগ্রেড হয়েছে বা আপডেটেড ইনফরমেশন আছে সেগুলো আমরা পেতে পারি অন্য ওয়েতে সেটাই হয়তো আমাদের সাথে শেয়ার করবে কিন্তু সিস্টেমটা হয়তো বা চেঞ্জ হবে তো আমি যে বিষয়টা বলছিলাম যে আপনারা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের লাস্ট কর্পোরেট ওয়েবিনার ফ্রি ভার্সনে হবে ও কানেক্টের মাধ্যমে এটা আসলে যদি আপনাদের অনেক মনের মধ্যে প্রশ্ন জাগে সেই ক্ষেত্রেই আমি এটা বলছি যে আমাদের যে আমরা জানি যে কমার্শিয়ালি কিন্তু আমাদের ও কানেক্ট আসার কথা এরপরেও কর্পোরেট ওয়েবিনার অবশ্যই হবে আমি যেটা বললাম কিন্তু আমরা ফ্রি ভার্সন যেটা ইউজ করছি ও কানেক্ট সেটা আমাদের এটাই লাস্ট কর্পোরেট ওয়েবিনার এই জন্যই আসলে মূলত আমাদের এখানে অবশ্যই থাকতে হবে আমি যেটা বলেছি যে আমাদের এখান থেকে অনেক ইনফরমেশন আমরা পেতে পারি আসলেই এটা লাস্ট কর্পোরেট ওয়েবিনার কিনা সেটাও আমরা এখান থেকে জানতে পারবো এই জন্য অবশ্যই আমাদের নেক্সট যে একুশ একুশে মার্চ যে কর্পোরেট ওয়েবিনারটা হবে সেটা আমাদের অবশ্যই থাকতে হবে মঙ্গলবার আপনারা সময়টা কখন সেটা ব্যাক অফিসে বলে দেবে আর আপনাদের বলবো যেহেতু অনেক দিন পর অ্যাশার কর্পোরেট ওয়েবিনারে আসবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অলসতা ভেঙে অনপ্যাসিভের প্রতি ভালোবাসা নিয়ে কর্পোরেট ওয়েবিনারে আপনারা আসার চেষ্টা করবেন কি পাবো তা আমরা জানি না আমরা যদিও জেনেছি যে এই মাসেই এটা কমার্শিয়ালি যাওয়ার চিন্তাভাবনা আছে কমার্শিয়ালি যাওয়া মানে যে অন প্যাসিভের এখনই আর্নিং শুরু হবে এটাও আমরা ধারণা মনের মধ্যে পুষে নিয়ে ওইখানে যাব না কর্পোরেট ওয়েবিনারের যেটা হবে লাইভ ইভেন্ট যেটা হবে বা আমরা যেখানে আমাদের ওখানে একটা লাইভে থাকবো তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট পেশেন্স রাখবো অলরেডি রেখে আসছি এই কথাটা বললেই অনেকেই আপনারা হয়তো বা একটু মর্মাহত হন একটু কষ্ট পান কিন্তু জাস্ট এই জায়গাটা অন প্যাসিভ কোম্পানি এমন একটা কোম্পানি যে কোম্পানিটা আপ আপনাকে অক্লান্ত পরিশ্রম না করতে হয় সেই জন্যই কিন্তু অনপ্যাসিভ কোম্পানি ব্যাকহ্যান্ডে এত এত কাজ করে যাচ্ছে যার ধরুন আমরা কিন্তু ভালো কিছু পেতে যাচ্ছি আগামী দিনে তো সেই জন্য বলবো যে আপনারা অবশ্যই যেভাবে আছেন আপনারা প্রত্যেকে ডেডিকেটলি এখানে আছেন আমি জানি আমরা জানি তা আগামী দিনে যে কর্পোরেট ওয়েবিনারটা হচ্ছে সেখানে কি কি তথ্য দেয়া হয় আমাদের সাবস্ক্রিপশনের ব্যাপারে কিছু বলে কি না প্রোডাক্টের প্যাকেজ সম্পর্কে কিছু বলে কি না যদি বলে তাহলে তো ভালো আমরা জানতে পারবো আপনাদের সাথেও তো অবশ্যই শেয়ার করব এবং আমাদের যে ফিউচার যেটা আমাদের প্ল্যানিং বা আমাদের যেটা আশা যেটা আমাদের প্রত্যাশা সেটা হলো কি অ্যাপেল সেই বিষয়ে হয়তো বা ক্ল্যারিফাই করতে পারেন অ্যাসমোপারেসার জাস্ট আমরা ওয়েট করব সময়ের জন্য যে আসলে কী বলে আসছেন আর আমাদের এই কর্পোরেট ওয়েবিনারটা কিন্তু আমাদের মিস করলে চলবে না কারণ যেহেতু এই মাসে কমার্শিয়ালে যাওয়ার কথা কি ঘোষণা আসে সেটাও আমাদের জানার দরকার আছে আমাদের বোঝার দরকার আছে তো আমি বলবো যে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত না হয়ে থাকেন যুক্ত হবেন কারণ অনপ্যাসিভ সম্পর্কে সকল তথ্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করা হয় তাৎক্ষণিক যদি কারো কোনো সমস্যার সমাধান করতে প্রয়োজন হয় সেটাও করা হয় ওইখান থেকে তথ্য শেয়ার করে তো আপনারা অবশ্যই ওইটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটাও সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন খন্দকার অ্যান্ড ফিরোজ হোসেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ